হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটাও পায়ের রিলেটেড পায়ের কিছু পুরনো বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো পুরনো বিষয় নিয়ে কথা বলার কিছু কারণ রয়েছে কারণটা আমি পরে বলছি তবে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই বিষয়গুলো ইতিমধ্যে অনেকে জানেন অনেকে যে টাস্কগুলো আমি আজকে দেখাবো টাস্কগুলো সম্পন্ন করেছেন তবে আমাদের এখন এই সেই টাস্কগুলোকে আরেকবার রিভাইজ করার সময় এসেছে সময় এসেছে এই জন্য বলছি এটা আমার নিজস্ব মতামত নয় আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই পায়ের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে যদি একটু আমি আপনাদেরকে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই যে আমি যে কথাটা বলছি যে পুরনো বিষয়গুলো নতুন করে ঝালাই করা দরকার এটা কেন বলছি এটা আপনারা নিজে দেখলেই বুঝতে পারবেন চলুন একটু ঘুরে আসি পায়ের সোশ্যাল অ্যাকাউন্টগুলো থেকে আমরা এখন রয়েছি পাইয়ের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে আমি একটু মার্ক করে দেখাতে চাইব একদম নিচের দিকে এখানে তারা একটা মেসেজ দিয়েছে এটা হচ্ছে লাস্ট মেসেজ এখানে তারা লিখেছে remember to complete your mainnet checklist go to the mainnet tab in the Pi home screen menu to learn how can become eligible for mainnet migration later on অর্থাৎ আপনি আপনাকে বলা হয়েছে যে পাইয়ের যে অ্যাপস রয়েছে এখানে একটা অপশন আছে এই অ্যাপসের মধ্যে যেটার নাম হচ্ছে মেইন নেট এই মেইন নেটের একটা চেকলিস্ট আছে এই চেকলিস্টে গিয়ে আপনি একটু চেক করুন যে ওইখানে যে টাস্কগুলো দেওয়া হয়েছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করেছেন কি না কারণ এটা যদি আপনি এই টাস্কগুলো কমপ্লিট না করে থাকেন তাহলে ভবিষ্যতে হয়তো আপনার জন্য বড় কোনো সমস্যা অপেক্ষা করছে যদি একটু টুইটার হ্যান্ডেলে যাই বা এর অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল রয়েছে এখানেও তারা একই মেসেজটাকে রিপ্লে করেছে এখানে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের জন্য এটাকে একটু জুম করে দিব যাতে আপনারা দেখতে পারেন সেম মেসেজটাকে এখানে রিপিট করা হয়েছে এই জন্য আমি মেসেজটা আর পড়ছি না যেহেতু এটা একবার পড়া হয়েছে একই কথা তারা এখানে বলেছে যে চেকলিস্টে যান এবং চেকলিস্টে যে টাস্কগুলো আছে টাস্কগুলোকে চেক করুন এটা কেন ইম্পর্টেন্ট এই চেকলিস্টে যে কাজগুলো আছে এই কাজগুলো অনেকে পায়োনিয়ার যারা রয়েছেন আমরা যারা মাইনার রয়েছে পায়ের আমরা ইতিমধ্যে এগুলো সবই সম্পন্ন করে ফেলেছি তবুও কোনোটা বাই এনি চান্স বাদ পড়ে গেল কিনা সেইটা চেক করতে হবে যদি ইনকেস কোনোটা বাদ পড়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে হয়তো আমাদের পাইটাকে ওয়ালেটে আনার জন্যে ঝামেলায় পড়তে পারি এবং এমনও হতে পারে যে হয়তো আমরা আমাদের পাইটাকে কখনোই আর আমাদের ওয়ালেটে নিয়ে আসতে পারবো না যদি না আমরা এই কাজগুলোকে সম্পন্ন করি এবং যখন নিয়ে আসতে পারবো না কিছুদিন হয়তো আমাদের অ্যাপসের মধ্যে পাইগুলো থাকবে এবং তারপরে হচ্ছে এটা বার্ন হয়ে যাবে তাই আপনারা একটু দেখুন এই ভিডিওটা মন দিয়ে আমি চেকলিস্টগুলো পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি এবং কোনটায় কি কাজ করতে হবে সেটা আমি এখন আর দেখাবো না কারণ এগুলো অনেক পুরনো বিষয় ইউটিউবে ইতিমধ্যে অনেক ইউটিউবার এই বিষয়ে ভিডিও তৈরি করেছেন আপনারা যদি এর মধ্যে কোনো কাজ করতে মিস করে ফেলেন ইউটিউবে সার্চ দিবেন সেই কাজটা লিখে কিভাবে করবেন লিখে সার্চ দিবেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে একটা দেখে ইমিডিয়েট আজকেই যখন আপনি এই ভিডিওটা দেখছেন সেই সময় সমস্ত কাজগুলো সম্পন্ন করে ফেলবেন না হলে ভবিষ্যতে হয়তো আপনাকে পস্তাতে হতে পারে আমি আবারও বলছি তো এখানে আর সময় নষ্ট না করে আমরা পাই অ্যাপসের মধ্যে চলে যাই মেইননেট চেকলিস্টে যাওয়ার জন্যে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আমাদের পাই অ্যাপস যেটা রয়েছে এটাকে প্রথমে তো ওপেন করতে হবে ওপেন করার পরে বাম পাশে উপরের দিকে দেখতে পাবেন থ্রি লাইন একটা মেনু বার রয়েছে এই যে এইটা থ্রি লাইন মেনু বার এই মেনু বারে আমাদেরকে ক্লিক করে দিতে হবে আমি মেনু বারে ক্লিক করে দিচ্ছি মেনু বারে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে অনেকগুলো অপশন ওপেন হবে যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর মধ্য থেকে প্রথম থেকে দ্বিতীয় যে অপশনটা রয়েছে মেইন নেট এই মেইন নেট অপশনে যাব মেইন নেট অপশনে ক্লিক করে দিলাম মেইন নেট অপশনে ক্লিক করার পরে দেখা যাক কি আসে এখানে অনেকগুলো অপশন থাকবে তার মধ্যে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো এবং যেটা নিয়ে কথা বলা এবং আমাদের প্রত্যেকের চেক করা খুব জরুরি সেটা আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন মেইন নেট চেকলিস্ট আমরা এখান থেকে মেইন নেট চেকলিস্টে ক্লিক করে দিব দেখা যাক কি হয় মেইন নেট চেকলিস্টে ক্লিক করে দেওয়ার পরে অনেক অপশন এখানে এসেছে আমি একটু প্রথম থেকে আপনাদের দেখিয়ে আসি প্রথমে এখানে রয়েছে ডাউনলোড পাই অ্যাপ ব্রাউজার এটা আমরা অলরেডি সবাই করে ফেলেছি না হলে আমরা পায়োনিয়ার হতে পারতাম না অথবা পাই মাইন্ড করতে পারতাম না এরপরে বলা হয়েছে দ্বিতীয় যে অপশনটা ক্রিয়েট পাই ওয়ালেট এই এই কাজটা আশা করছি সবাই করে ফেলেছেন তারপরেও আমার দর্শক বন্ধুদের মধ্যে এমন কেউ যদি থেকে থাকেন যারা পাই মাইন্ড করেছেন কিন্তু ওয়ালেট ক্রিয়েট করেননি দ্রুত ইউটিউব থেকে একটা ভিডিও দেখে পাই ব্রাউজারের মধ্যে গিয়ে সেখান থেকে ওয়ালেট অপশনে ক্লিক করে একটা ওয়ালেট ক্রিয়েট করে ফেলুন এবং পাঁচ ফ্রেজ সেখান থেকে একটা পাঁচ ফ্রেজ আপনাকে দেওয়া হবে সেই পাঁচ ফ্রেজটাকে খুবই খুবই যত্নে রাখুন কারণ এই পাঁচ ফ্রেজটা হারিয়ে গেলে আপনার ওয়ালেটটা হারিয়ে যাবে এই পাঁচ ফ্রেজটা কখনও আপনি রিকভার করতে পারবেন না এমনকি পাই কোড টিম চাইলেও আপনাকে এই পাস ফ্রেজ যেটা আছে এটাকে রিকভার করে দিতে পারবে না আরও একটা ব্যাপার কেউ কেউ আমাকে কমেন্ট করছেন আমার বিভিন্ন ভিডিও নিচে যে আপনি পাঁচ ফ্রেজ হারিয়ে ফেলেছেন আপনি কিভাবে আপনার ওয়ালেটটাকে রিকভার করবেন এখনও সময় আছে ওই ওয়ালেটটাই আপনার কনফার্ম নয় নিচে আমি আরও একটা অপশন দেখাবো যেখানে ওয়ালেট কনফার্ম করার সুযোগ পাবেন আপনি এখন একটা কাজ করুন যেখান থেকে আপনি আগে ওয়ালেট ক্রিয়েট করেছিলেন সেই জায়গায় চলে যান এবং নিচে একটু খেয়াল করুন ছোট করে লেখা আছে রিসেট ওয়ালেট রিসেট ওয়ালেটে ক্লিক করে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করুন পাঁচ ফ্রেজ যেটা আছে সেটাকে একটা ভালো জায়গায় সংরক্ষণ করুন যেখান থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো তারপরে পাই ওয়ালেট ক্রিয়েট করার পরে একটু নিচের দিকে আমরা যাব এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য করুন যে কাজটা আপনার হয়ে যাচ্ছে আমি এখানে পাই ওয়ালেট ক্রিয়েট করে ফেলেছি এইখানে এই ঘরটাতে আমাকে সবুজ টিক দিয়ে দেওয়া হয়েছে যখন আপনার এটা করা না হবে আপনার এই জায়গাটা এই ঘরটা থাকবে চারিপাশের যে বর্ডার রয়েছে বর্ডারটা থাকবে লাল রঙের এবং ভেতরে টিকটা থাকবে না ঘরটা থাকবে সম্পূর্ণ ফাঁকা তো আপনি যদি সেই রকম দেখতে পান বুঝবেন যে আপনার পাই ওয়ালেট ক্রিয়েট করা হয়নি আর যদি আমার এই স্ক্রিনে যেরকম দেখাচ্ছে এইরকম দেখতে পান তাহলে আপনার পাই ওয়ালেট সফলভাবে ক্রিয়েট করা হয়েছে এখন আমি ধরে নিচ্ছি যে আপনাদের পাই ওয়ালেট ক্রিয়েট করা হয়েছে যদি পাই ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যায় তারপরে আমরা নিচের অপশনটাতে যাব এখানে হচ্ছে কনফার্ম ইওর পাই ওয়ালেট এখানে কনফার্ম করতে হবে আপনি জাস্ট এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কনফার্মেশন পেজে নিয়ে যাবে এবং সেখানে আপনি যে পাঁচ ফ্রেসটা ওয়ালেট ক্রিয়েট করার করার সময় পেয়েছিলেন সেটাকে দিয়ে জাস্ট সাবমিট করার পরে সাথে সাথে এই পেজটা রিফ্রেশ করলে এইখানে আপনাকে এই সবুজ টিকটা দেখিয়ে দেবে আর আপনি যদি এখানে আসার সাথে সাথে দেখেন এটা লাল হয়ে আছে এবং ঘরটা ফাঁকা আছে বুঝে নেবেন আপনার ওয়ালেট ক্রিয়েট করা হয়নি সরি ওয়ালেট কনফার্ম করা হয়নি ওয়ালেট কনফার্ম করতেই হবে এই ওয়ালেট কনফার্মেশনের মানেটা হচ্ছে আপনি পাই টিমকে জানিয়ে দিলেন যে আমার যে পাইটা রয়েছে সেটা যখন আমার কেওয়াইসি ভেরিফাই হয়ে যাবে তখন আমার পাই ব্যালেন্সটাকে এই ওয়ালেটে পাঠিয়ে দিও যদি আপনি এটা কনফার্ম না করেন আর এই কনফার্মেশন অপশনটা যদি হারিয়ে যায় সুযোগটা যদি তারা তুলে নেয় আপনি কনফার্ম করার আগে তাহলে আপনার পাই কখনোই আপনার ওয়ালেটে যাবে না এবং ওয়ালেটে না গেলে অ্যাপসে যে পাই ব্যালেন্সটা থাকবে তখন আপনি এটা দিয়ে কিচ্ছু করতে পারবেন না কিছুদিন হয়তো শুধু দেখতে পাবেন তারপরে এটাকে পাই টিম বার্ন করে দিবে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার পাইটা উজ্জ্বল নিতে চান এবং ভবিষ্যতে মার্কেটে লিস্টেড হলে সেল করতে চান আচ্ছা এখানে একটু কথা বলে নিই যখন সেলের কথা আসলো আমাকে কেউ কেউ প্রশ্ন করছেন যে পাই কিভাবে সেল করব। আমি আপনাদের কিছুদিন আগে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি চেষ্টা করব সেই ভিডিওটার লিঙ্ক কোথাও দিয়ে দিতে ডিসক্রিপশন বক্স অথবা আই বাটনে সেখানে আমি বলেছিলাম পাই কোড টিম থেকে আমাকে বলা হয়েছে যে পাই আমরা এখন কেওয়াইসি করছি তারপরে আমি আপনাকে পাই আপনার ওয়ালেটে দিয়ে দিব এখন কোন মার্কেটে লিস্টেড হবে কোন মার্কেট এটাকে লিস্ট করবে কোন মার্কেট ভালো মনে করবে কোথায় ট্রেড হবে কোথায় সেল হবে এটা আপনাকে খবর রাখতে হবে নিশ্চয়ই কোথাও না কোথাও হবে সেই মার্কেটে আপনি পাইটাকে সেল করতে পারবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে মার্কেটের উপরে এটা পাই টিমের উপরে নয় আপনাকে বুঝতে হবে পাই টিমের কাজ হচ্ছে আপনার ওয়ালেটে পাইটাকে দিয়ে দেওয়া সেটাকে সেল করে দেওয়া নয় সেল করতে হবে আপনাকে যখন ক্রিপ্টো মার্কেটে এটা ট্রেডিং শুরু হবে বাই সেল শুরু হবে তখন আপনি সেই মার্কেটে আপনার ওয়ালেট থেকে ডিপোজিট করবেন এবং সেখানে যে প্রাইস থাকবে সেই প্রাইজে সেল করবেন অথবা রেখে দিবেন ভবিষ্যতের জন্য এই হচ্ছে পাই সেলের আপডেট এরপরে নিচে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে commit to lock up configuration mind it যদি আপনি এই অপশনটা কমপ্লিট না করে থাকেন আপনি উজ্জ্ব পাবেন না আপনার মাইনিং স্পিড বাড়বে না এইখানে আপনি যদি পায়ের যে লক রয়েছে সেই লক যদি করে থাকেন কারণ লক অপশনটা অনেক দিন আগে এসেছে সেখানে আপনি যদি লক করে থাকেন তাহলেও এটা ভাবার কোনো কারণ নেই যে আপনাকে এই অপশনটা আর দেখতে হবে না অবশ্যই এই অপশনটা আপনাকে দেখতে হবে আমি একটু এই লকআপ অপশনটাতে ক্লিক করে লকআপে যেতে চাই এখানে দেখুন আমি এখানে পার্সেন্টেজ দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমার যা আমি যে পাই মাইনিং করেছি যে ব্যালেন্স আমার টোটাল রয়েছে যে ব্যালেন্স আমার টোটাল উইথড্র হবে উইথড্র হবে বলছি এই কারণে নিচে আরও একটা অপশন আছে সেই সময় আমি এটা আলোচনা করব এখন আপনি এখানে আপনার ইচ্ছা মতো পার্সেন্টেজ দিতে পারবেন মানে যে পরিমাণ পাই আপনি এখান থেকে ওয়ালেটে উইথ উইথড্র পাবেন তার যে কোনো একটা পরিমাণ হতে পারে হান্ড্রেড পার্সেন্ট হতে পারে নাইনটি পার্সেন্ট হতে পারে ফিফটি পার্সেন্ট হতে পারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি লক আপ করবেন অর্থাৎ লক থাকবে সেটা কত দিনের জন্য সেটাও আপনি এখানে দিতে পারবেন আমি ওয়ান ইয়ার দিয়েছি সর্বোচ্চ থ্রি ইয়ার এখানে দেয়া যাবে তার কমও দেওয়া যাবে টু উইক্স দেওয়া যাবে আপনি যেটা করতে চান সেটা করবেন করার পরে একটু নিচের দিকে এখানে দেখতে পাবেন আমার এখানে দেখুন একটা লেখা দেখাচ্ছে lock up status lock up status লেখাটা এখানে আমার লক আপ কমিট করা হয়ে গেছে এইখানে আপনি যখন আপনার লক আপ পার্সেন্টেজ দিবেন এবং লক আপ ডিউরেশন দিবেন দেওয়ার পরে এইখানে আপনি দেখতে পাবেন কমিট একটা অপশন রয়েছে এই কমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি কমিট অপশনে ক্লিক করে দিবেন ব্যাস এখানে আপনার কাজ শেষ হয়ে যাবে এবং এরকম আমাকে যেরকম এখানে এখন দেখাচ্ছে সেরকম দেখাবে লেখা থাকবে কমিটেড অর্থাৎ কমিট হয়ে গেছে this setting is binding and will apply to your first transfer to mainnet আপনি যখন মেইন নেটে প্রথমবার ট্রান্সফার করবেন তখন আপনার এই এই লক আপ স্ট্যাটাসটা আপনার সেই হিসাবে আপনাকে উইথড্র দেওয়া হবে এই মেসেজটা আপনাকে দিয়ে দেবে যখন আপনি এই ধরনের লেখাটা পাবেন তখন বুঝে নেবেন যে আপনার কাজটা হয়ে গেছে এরপরে আমরা ফিরে যাই আবার আমাদের আগের জায়গায় পরের অপশনটা আছে সাবমিটেড ইয়োর কেওয়াইসি অ্যাপ্লিকেশন এখানে যদি আপনি কেওয়াইসি অ্যাপ্লিকেশন সাবমিটের জন্য এলিজিবল হন তাহলে এই ঘরটা এখানে যেটা দেখতে পাচ্ছেন আমার লাল হয়ে আছে এটা আপনার এই ঘরগুলোর মতো সবুজ হয়ে যাবে এবং এর মধ্যে একটা সবুজ টিক থাকবে আমি এখনও কেওয়াইসির জন্য এলিজিবল নই এখানে কেউ কেউ প্রশ্ন করছেন যে কেওয়াইসি যদি মাস কেওয়াইসি যদি পাবলিশড হয়ে থাকে তাহলে আমি কেন এখনও কেওয়াইসি পাইনি ভিডিওটা ওই ভিডিওটা আপনাকে একটু মন দিয়ে দেখতে হবে আমার চ্যানেলে রয়েছে ভিডিওটা মাস কেওয়াইসি পাবলিশড হওয়া এবং কেওয়াইসি কিভাবে পাবেন এই বিষয়ে পাইকোর টিমের যে প্রধান রয়েছেন নিকোলাস কাকলিস তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমি সেটা সেটা আবার বাংলায় আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করেছি আরও একবার বলছি যে তারা একটা স্লটে কেওয়াইসির সুযোগ দিচ্ছে মনে করুন প্রথম স্লটে জন পরের স্লটে বিশ জন এইভাবে তারা সুযোগ দিচ্ছে হতে পারে আমি বা আপনি এখনও সেই সুযোগের মধ্যে আসেনি এই জন্যে আমাদের কেওয়াইসি এখনও মানে সাবমিট করার সুযোগ আমরা পাইনি যখন আমি বা আপনি কেওয়াইসি সাবমিট করার জন্য এলিজিবল হব তখন আমাদের অ্যাপসের মধ্যে একটা পপ আপ নোটিফিকেশান দেওয়া হবে যে আপনি এখন কেওয়াইসি করতে পারেন তখন আমরা সেই অপশনে ক্লিক করলে কেওয়াইসির জন্য আমাদের যা প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো সাবমিট করতে পারবো এবং কেওয়াইসি সাবমিট করার পরে আমাদের এই অপশনটা এটা সবুজ হয়ে যাবে এবং এখানে আমরা একটা সবুজ টিক দেখতে পাবো এরপরে যদি আমরা নিচের দিকে যাই এখানে রয়েছে ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট আপনি যখন কেওয়াইসি সাবমিট করবেন কেওয়াইসি ফর্মের মধ্যে আপনার ডকুমেন্টসগুলো দিবেন আইডি ডকুমেন্টস ফেস ইত্যাদি ইত্যাদি যখন দিবেন যা তারা চাইবে সেই তথ্যগুলো যখন দিয়ে সাবমিট করবেন তখন আপনি হচ্ছে ওয়েটিং লিস্টে এখানে তখন এই ওয়েটিং ফর কেওয়াইসি এই অপশনটার এই জায়গাটাতে এই ঘরটা সবুজ হয়ে যাবে এবং এখানে আপনাকে সবুজ টিক দিয়ে দেওয়া হবে এই হচ্ছে চেকলিস্টে আমাদের নিজেদের জন্য মেইন কাজ এরপরে হচ্ছে লাস্ট যে অপশনটা আছে invite your teams to complete K KYC to transfer more Pi অর্থাৎ এই জায়গাটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট যদিও এই আমাদের পাই উইথড্র নেওয়ার জন্য এই জায়গাটা আমাদের না দেখলেও চলতো কিন্তু একটা জায়গায় আমরা এই জায়গাটা কমপ্লিট করতে এই অপশনটাও কমপ্লিট করতে বাউন্ড কারণ হচ্ছে আমাদের আমরা যারা পাই মাইন করছি আমাদের প্রত্যেকের একটা সিকিউরিটি সার্কেল আছে অর্থাৎ আমরা রেফার করে কিছু বন্ধুবান্ধবকে আমাদের সাথে জুড়ে নিয়েছি যাতে করে আমাদের পাই মাইনিং রেটটা বেড়ে যায় এখানে আপনি আপনার রেফারের ফলে যে মাইনিং রেটটা পেয়েছিলেন এবং সেই মাইনিং রেটের ফলে আপনার যে বেশি পরিমাণ পাই মাইন হয়েছে সেই পাইটা আপনি তখনই উইথড্র পাবেন যখন আপনার রেফাররা কেওয়াইসি কমপ্লিট করবে এটা একটু ভালো করে মনে রাখুন আপনার রেফাররা যদি কোনোভাবে কেওয়াইসি কমপ্লিট না করতে পারে আপনি তাদের ফলে পাওয়া তাদের ফলে আপনার বেশি মাইন হওয়া পাইগুলো আপনি উইথড্র পাবেন না সেটা আপনার ওয়ালেটে কিছুদিন থাকবে তারপরে অটোমেটিক্যালি বার্ন হয়ে যাবে এইভাবেই সিস্টেম করা হয়েছে এভাবেই পায়ের অ্যালগোরিদম সাজানো হয়েছে তো এই জন্যে আপনার যারা রেফার রয়েছে চেষ্টা করবেন তাদেরকে হেল্প করে তাদেরকেও কেওয়াইসি করার জন্য ফলে তারা উপকৃত হবে এবং তাদের থেকে আপনি যে বাড়তি পাইগুলো পেয়েছিলেন সেটাকেও আপনি আপনার ওয়ালেটে উইথড্র নিতে পারবেন এই হচ্ছে মোটামুটি পায়ের যে মেইন চেকলিস্টের যে বিষয়টা ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইখানে অনেকগুলো কাজ আছে এর মধ্যে যদি কোনোটা আপনি এখনও না করে থাকেন তাহলে ইউটিউব দেখে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে আমি আগেও বলেছি ইউটিউব দেখে আপনি আপনার কাজগুলো এখনই শেষ করে ফেলুন হতে পারে কাল সকালে এই সুযোগগুলো নাও থাকতে পারে বা এর মধ্যে কোনো একটা অপশন তুলে নেওয়া হতে পারে বন্ধ করে দেওয়া হতে পারে যার ফলে আপনি সেটা করতে না পারলে এই অপশনগুলোর এই কাজগুলোর একটাও যদি আপনি মিস করেন নিঃসন্দেহে আপনি আপনার মাইন্ড করা পাইগুলো হারাবেন তাই এখনই ধরে নিন যে এটাই শেষ সুযোগ এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি কাজগুলো সম্পন্ন করে ফেলুন সেই সাথে সাথে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই আমরা আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা ব্লগ সাইট নিয়ে এসেছি যেখানে আমরা আপনাদের জন্য এডিটেবল গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওয়ার্ড ফাইল এবং ফ্রিল্যান্সিং বিভিন্ন কোর্স এবং প্রিমিয়াম সফটওয়্যার আপনাদের জন্য রেখেছি এবং এইগুলো সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন হলে ডাউনলোড করে নিতে পারবেন এগুলো সবই আমরা মার্কেট থেকে পে করে কালেকশন করেছি এবং আপনাদের জন্য ফ্রিতে দিচ্ছি যাতে আমাদের দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা বৃদ্ধি পায় এবং আপনারা এক তুলনামূলক কম ঝামেলায় কাজ করতে পারেন অনলাইনে এই সাইটের লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে ঘুরে আসতে পারেন সেখানে কিছু কিছু রিসোর্স আপলোড করা হয়েছে রয়েছে অলরেডি এবং প্রত্যেক দিন নতুন নতুন রিসোর্স সেখানে আপলোড করা হচ্ছে পোস্টের মধ্যে আপনারা পাবেন ঢুকলেই আপনার যে লিঙ্কটাতে আমরা দিয়ে দিব এই লিঙ্কে ক্লিক করলে ঢুকলেই অনেকগুলো পেয়ে যাবেন আপনার যদি সেখান থেকে কিছু প্রয়োজন হয় আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন এগুলো সবই কপিরাইট ফ্রি কোনো ঝামেলা নেই নিঃসন্দেহে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি আমাদের দর্শক বন্ধুদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যাদের পৃথিবীর বিজ্ঞানসম্মত যে অবাক অবাক বিষয় রয়েছে অবাক করার মতো বিষয় রয়েছে সেগুলোর উপরে আকর্ষণ রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ মহাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি হারিয়ে যাওয়া সংস্কৃতি হারিয়ে যাওয়া ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহ রয়েছে তারা আমাদের একটি ফেসবুক পেজ আছে যেখানে এই ধরনের ভিডিও আমরা রিসার্চ করে করে আপনাদের জন্য প্রতিনিয়ত আপলোড করছি সেই পেজটাতে ফলো করতে পারেন লাইক করতে পারেন এবং ভিডিওগুলো দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনার মতামত জানাতে পারেন এই পেজটার লিঙ্কও আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন